কালো হও বা ফর্সা ওইটা কোনো ব্যাপার না তুমি গাজাখর মানেই তোমার গার্লফ্রেন্ড সুন্দর পারফেক্ট নয় পার্মানেন্ট চাই তোমাকে নয় তোমার চাই ও না তোমাকেই চাই দুজনের চাওয়া যদি ঠিক থাকে তাহলে পরিবারও কিছু না চুপ কর চুপ কর চুপ কর আবার টাকা চোখ নামা কথা কো এমন এক লাখ পুরুষদের অর্ধেক কষ্ট দেয় পরিবার আর বাকি অর্ধেক দেয় সেই নারী যাকে সে ভালোবাসে হ্যাঁ? একটু ভাইবা চিন্তা হারাইও আমার তুমি পাইছিলা সবার ভাগ্যে কিন্তু আমি থাকি না একবার বুকে হাত দিয়ে দেখো কতটা রক্ত জড়তেছে একবার নিচে হাত দিয়ে দেখো কত রক্ত হতাছে আরে ওই গলিতে টুকলা দেখো তো নিচে কত রক্ত হতাছে কি কইছিস তুই দেখো না নিচে কত রক্ত হতাছে ও বেটা তোর এটা কইছি বেটা তুই ভিডিওর মধ্যে বেটা সব সময় বেটা আর বেটা চশমা পরে পুরো এলাকা বাব নিলাম বাসায় এসে দেখি প্যান্টের চেন খোলা জান আর কত কুল বালিশ নিয়ে ঘুমাবা মাঝে মধ্যে আমাকেও তো একটু ডাকতে পারো আমি প্রতিদিন তোমারে দেখি না কিন্তু প্রতিদিন তোমারে ভালোবাসি চলো আজকে একটা গেম খেলা যাক গানের প্রথম লাইন আমি বলবো সেকেন্ড লাইন তোমরা বলবা আমার সোনার বাংলা নেক্সট লাইন না বললো তুমি পাকিস্তানি আমাদের সমাজে কিছু সিগারেট খোর আছে যারা সিগারেট খাওয়ার পরে সিগারেটটারে এমনভাবে পা দিয়ে পিষে নেভায় মনে হয় যেন সিগারেটটা বেঁচে থাকলে ওর বিরুদ্ধে আদালতে গিয়ে সাক্ষী দিত স্ত্রীর চুলের প্রশংসা করে তার রোমান্টিক স্বামীর একখানা কবিতা তোমার ওই রেশমি চুলে আমি পাগল হয়ে যাই হায় তোমার এই রেশমি চুলে আমি পাগল হয়ে যাই কখনো ভাতে কখনো ডালে কখনো তরকারিতে খুঁজে পাই হ্যালো খোদা তো মোর টিকটক অ্যাকাউন্টে সমস্যা হয়েছে আর মুই কি হর আপনি এক কাজ করেন প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন সব ঠিক হয়ে যাবে ওগো গ্রামে তো প্লে স্টোর নাই মো অফিস স্টোর আছে হ্যাঁ নে গেলে কি হইবে কি রে বান্ধবী শুনলাম আজকের দিনে নাকি তুই ডাউনলোড হইছিলি কি হরে মানে মানে জন্মগ্রহণ করছিলি যাই হোক হ্যাপি বার্থডে চারদিকে শুধু ভালোবাসার গল্প আমার ভালোবাসা পূর্ণতা পেলে কি এমন ক্ষতি হতো শুনলাম কেউ নাকি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে তো জান তুমি যদি বিশ্বাস করো যে আমার থেকেও বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারে সো গুড বাই রাস্তাঘাটে ঘুরি দেখতে পাগল ভাবিস না যেদিন কারো কাছে ঠকবি সেদিন তুই নিজেই বলবি ওই পাগল ছেলেটাও হয়তো ভালো ছিল প্যারানাই চিল আকাশের রং নীল একজনের জন্য পোস্ট করি আরেকজনে নেয় ফিল জমা মেয়ে হয়ে ভাবছ ছেলেরা কত স্বাধীন ছেলে হলে বুঝতা মুসলমানি কত কঠিন Alar, alar. যারা বলে রিলেশনে যাই আমরা আসি সুখী তাদের গালে আমি আমি তাকে বাস্তবে চেয়েছিলাম কিন্তু আফসোস সে কল্পনাতেই রয়ে গেল বাগানে আমি কাটতে গেছিলাম গাছ কিন্তু ভুল করে কাটছি বাস লজ্জায় আমি বলতে পারি না তুমি যে আমার ক্রাশ কিছু কিছু মানুষকে সরাসরি গালি দেওয়া যায় না তাই মনে মনে গালি দেই কারণ মনের শান্তি বড় শান্তি ছোটবেলা অনেক কিউট ছিলাম মানুষের নজর লাগে কালো হয়ে গেছি মেয়ে হয়ে ভাবছ ছেলেরা কত স্বাধীন ছেলে হলে বুঝতা মুসলমানি কত কঠিন খারাপ মানুষ আমি ভালো মানুষদের মাঝখানে ফেসে গেছি যদি বলো আজকে সিগারেটের দাম বাইরে যাইবো ওইটা আমি বিশ্বাস করি যদি বল আমি মরে যাওয়ার পর আমার দেখতে আইব সরি ব্রো পাশানি দেখতে আইব না মেয়ের জীবন তেনা তেনা করে দিয়া বলে বাদ দেন ভাই বেড়া মানুষ তুমি বলে দাও আজকে রান্দাকার তিনটি মানুষ রুমে চির কবর নাই আমি তরকারি সব পেলে <laughs> বিশ্বাস কথা করিস না ভাই তোর হাত তরকারি বড় মজা পাই বিয়ার গাড়ি রাস্তার দেখলে অতটা খুশ হইও না দামান্দর কথাও চিন্তা করো কোন বিপদ তাইন বাড়িতে লইয়া যাইরা পুরুষরে অর্ধেক কষ্ট দেয় টাকা আর বাকি অর্ধেক দেয় নারী তারপর পুরুষ নিজেই খুঁজে পায় না তার গরবারি এই জান I love you I love you too আগে আমি নিজের কাপড় নিজে ধুইতাম পাশের বাড়ির এক ভাবি বুদ্ধি দিল বিয়া করার লাগি আলহামদুলিল্লাহ এখন আমি দুজনের কাপড় একলা দুই খেলাধুলা করা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হোক বা সেটা মাঠে বা আজ মশাকে বোকা বানাবো কিরকম হাতে মশারি টানাবো আর নিচে ঘুমাবো কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম চিন্তা হচ্ছেন আপনি আর ঘুমাতে যাওয়ার আগে শেষ ভাবনা হচ্ছেন আপনি তুই আমার সেকা খাওয়ার বয় দেখাস আরে রাখ বোন তুই যত শুন দোষ দরকার পড়লে সেকা খাইতে খাইতে মরে জামু তারপরও প্রেম করা চামু না কেন আরে আমি এত তাতে হাল ছেড়ে একটা গেছে মন খারাপ করো না আরে বেটা আপডেট আগের টারে বুইলা যাও নতুন একটা পটাও ছেলেদের ধারণা আমরা মেয়েরা টাকা ছাড়া কিছুই চাই না আরে ভাই জানোই যখন তো কামাও না জীবন ভাইয়া হ্যাঁ একটা শায়রি শোনান না চেক চেক করে বলি কোথাও নাই কাদা কিরে বাবা কইবে না চিক চিক করে বালি কোথাও নাই কাদা টিকটকে ঢুকে দেখি কালো মেয়েও সাদা ভাই চিট ফিল্টার ইউজ করে ভাই জানেন ভাবি আপনার না আমার খুব পছন্দ হয় আমার আপনার খুব পছন্দ হয় আচ্ছা ভাবি আমার বউর যখন আমি পিডাই তখন আপনি কান্দেন কে আর কোয়েন না আঙ্গ ঘরে যাওয়াটা আপনার বউরে পছন্দ করে আরে না কিছু পারবো না এটা আমার এটার প্রতিশোধ লয় তোমার সাথে প্রেম নয় সংসার করতে চাই তোমার হাতে হাত রেখে আমি বৃদ্ধ হয়ে মরতে চাই আমি তোমার